হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হয়ে থাকেন অথবা আপনি যদি আমার চ্যানেলের একজন সাবস্ক্রাইবারও হয়ে থাকেন এবং আপনার যদি অল বাটনে ক্লিক করা থাকে আশা করছি এর মধ্যেই আপনি অ্যাভাইভ ওয়ার্ল্ড এই মাইনিং প্রজেক্টের সাথে পরিচিত এবং আমি ধরে নিচ্ছি আপনি ইতিমধ্যেই অ্যাভাইভ ওয়ার্ল্ডে মাইনিং শুরু করেছেন এখন মার্কেটে যতগুলো মোবাইল ক্রিপ্টো মাইনিং প্রজেক্ট এসেছে যাদের অ্যাপস দিয়ে মাইনিং করা যাচ্ছে তার মধ্যে বেস্ট যে কয়েকটা প্রজেক্ট তার মধ্যে আমার মনে হয় অ্যাবাইভ ওয়ার্ল্ড একটা আমি নিজে এটাতে খুব মন দিয়ে মাইনিং করছি এবং আপনাদেরকে রেফার করব আপনারা এটাতে খুব মন দিয়ে মাইনিং করবেন মিস করবেন না কারণ ডে বাই ডে এদের এমন কিছু আপডেট আসছে যেটা আসলে ক্রিপ্টো দুনিয়াকে চমকে দেওয়ার মতো সেই রকমই একটা আপডেট নিয়ে কথা বলবো আর মেইনলি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এই আপডেটটা শুনে এর আগে যারা মাইনিং শুরু করেছেন খুবই ভালো আর যারা শুরু করেননি তারা এই আপডেটটা শোনার পরই শুরু করে দিবেন মাইনিং কিভাবে মাইনিং করবেন তার একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে আমি সেটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আই বটনেও আপনারা দেখতে পাবেন সেখান থেকে আপনারা দেখে এখনই মাইনিং শুরু করে দিবেন কারণ এর আগে হয়তো আপনি পাই মিস করেছেন অথবা সাতোশি কোর মিস করেছেন অ্যাবাইভ ওয়ার্ল্ড মিস করলে এর আগে আপনি যে প্রজেক্টগুলো মিস করেছেন এবং যার জন্য আপনাকে পস্তাতে হয়েছে এরপরও আপনাকে সেই রকম পস্তাতে হতে পারে তবে এখানে আপনাকে মনে রাখতে হবে মাইনিং প্রজেক্টগুলো বেশ দীর্ঘ সময় ধরে কাজ করে আপনাকে এই দীর্ঘ সময় ধৈর্য ধরে থাকতে হবে আপনি যদি মনে করেন আজকেই জয়েন করব কালকেই আমি এখান থেকে প্রফিট পেতে চাই তাহলে এই কাজগুলো আপনার জন্য নয় তবে এটা গ্যারান্টেড আপনি যদি ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে যে মাইনিং প্রজেক্টগুলো এখন আছে এর মধ্য থেকে কেউ না কেউ আপনাকে প্রফিট দেবেই অ্যাভাইভ ওয়ার্ল্ডকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি কারণ এর আগে যখন সাতোশি কোর মার্কেটে এসেছিল প্রথমে যখন আমি দেখেছিলাম প্রথমের দিকে তখন আমি এটাকে খুব একটা গায়ে মাখিনি কারণ আমার কাছে মনে হয়েছিল এখান থেকে বিটিসি দিচ্ছে এখান থেকে আরও একটা কয়েন দিচ্ছে এটা মনে হয় ফেক হতে পারে আমি প্রথমের দিকে এটাতে মাইনিং শুরু করিনি কিন্তু পরে মাইনিং করেছিলাম আমি সেখান থেকে কিছু প্রফিটও বুক করতে পেরেছি ঠিক সেই রকম সাতোশি কোরের মতো অ্যাবাইভ ওয়ার্ল্ড একটা প্রজেক্ট এই প্রজেক্টটাতে আপনি এখান থেকে প্রত্যেক দিন ফ্রিতে বিটিসি ইনকাম করতে পারবেন এবং অ্যাবাইভ যে কয়েনটা আছে সেই কয়েনটাও আপনি এখান থেকে ফ্রিতে মাইনিং করতে পারছেন এছাড়াও এই প্রজেক্টটা যে থিম নিয়ে কাজ করছে দেখুন এক ঘন্টা আগের একটা টুইট তাদের আমি ওপেন করে রেখেছি আপনি যদি অ্যাবাইভ ওয়ার্ল্ডের টুইটার হ্যান্ডেলে যান তাহলে দেখতে পাবেন এক ঘন্টা আগে তারা একটা টুইট করেছে এখানে তারা লিখেছে যে are you tired to paying gas fees for your blockchain transaction আপনি কি আপনার ব্লক চেনে যে ট্রানজেকশন করেন অর্থাৎ আপনার ক্রিপ্টোতে যে ট্রানজেকশন করেন অথবা এনএফটিতে যে ট্রানজেকশন করেন সেটার ফিজ দিতে দিতে কি ক্লান্ত হয়ে গিয়েছেন দেখুন আমরা যখন ট্রানজেকশান করি সেটা যে চেনেই হোক না কেন আমাদেরকে কিছু ফিস দিতে হয় তুলনামূলক বাইন্যান্স চেনে ফিসটা কম এবং টিআরএক্স চেনে আরও কম এবং আপনি যদি ইথারিয়াম চেনে কোনো ট্রানজ্যাকশান আপনাকে করতে হয় সেখানে ফিস দিতে গিয়ে আপনাকে অনেক কষ্ট পেতে হয় কারণ আপনার কষ্ট করে আয় করা অর্থ অনেকখানি কিন্তু কেটে নিয়ে যায় আর এছাড়াও সব চেনগুলাই কিছু না কিছু ফিস আপনার থেকে কেটে নিবে এখানে সেই জায়গাটা নিয়ে কাজ করছে অ্যাভাইভ ওয়ার্ল্ড তারা বলেছে তাদের টুইটার হ্যান্ডেলে এই টুইটটাতে তারা বলেছে gasless transaction allow you to execute transaction without worrying about gas fees বলেছে তারা কাজ করছে গ্যাসলেস ট্রানজেকশন করার জন্য অর্থাৎ আপনি ট্রানজেকশন করবেন এখানে আপনার কোনো গ্যাস ফিস যাবে না যদি তাই হয় এটা ক্রিপ্টো ওয়ার্ল্ডকে একটা নাড়া দিয়ে দিবে অর্থাৎ ক্রিপ্টো ব্যবহার মানুষের জন্য আরও সহজ হয়ে যাবে এখানে ট্রানজেকশন করতে আপনার কোনো রকম কোনো ফিস যাবে না যদি তাদের এই কথাটা ঠিক হয় এবং তারা ঠিকঠাক এই থিওরিতেই মার্কেটে লঞ্চ করে তাহলে এর পরে অ্যাবাইভ ওয়ার্ল্ডেই ঝাঁপিয়ে পড়বে ক্রিপ্টো দুনিয়া কারণ সবাই চায় আমি ট্রানজ্যাকশন করব আমার কিছু ফিজ বাঁচুক অন্যান্য চেইনগুলো এই সিস্টেম নিয়ে আসতে বাধ্য হবে যখন অ্যাওয়াই ওয়ার্ল্ডের এই ব্লক চেইন তারা যখন লঞ্চ করবে তখন তারা কোনো ট্রানজ্যাকশন ফিস রাখবে না অন্যান্য ব্লক চেইনগুলো তখন কিন্তু এই সিস্টেম নিয়ে আসতে বাধ্য হবে কারণ এই সিস্টেমটা লঞ্চ হওয়ার সাথে সাথে অন্য ব্লক চেইনে যারা ট্রানজ্যাকশন করে তারা সবাই কিন্তু অ্যাওয়াই ওয়ার্ল্ডের ব্লক চেইনই ব্যবহার করবে এই গ্যাসলেস ট্রানজ্যাকশন সিস্টেমটা অন্য কোনো ব্লক চেইনের আছে বলে আমার মনে হয় না কারণ এখন পর্যন্ত আমি যতগুলো চেইন দেখি দেখেছি তার মধ্যে সবগুলোতেই কিন্তু গ্যাস ফিস দিতে হয় যদি এটা সত্যি সত্যি কার্যকরী হয় তাহলে কিন্তু মানুষ আর শুধু শুধু অন্য চেনে ট্রানজ্যাকশন করে ফিস দিবে না এখানে অনেক ইউজার চলে আসবে আর আপনারা জানেন এর আগে যারা আমার ভিডিও দেখেছেন আমি ম্যাক্সিমাম ভিডিওতে বলেছি যেখানে মানুষ বেশি যে প্রজেক্টে মানুষ বেশি সেই প্রজেক্টটাই মার্কেটে হাইপ সৃষ্টি করে সেই কয়েনগুলাই বাই সেল বেশি হয় এবং প্রাইস কিন্তু অনেক উপরে যায় এটা এখনও অনেক দিন পরে হয়তো বছরখানেক পরে মার্কেটে লঞ্চ হবে এখনই কিছু বলা যাচ্ছে না কত প্রাইস হবে বা কী তবে যদি তাদের এই থিমটা যদি ঠিক থাকে যে থিমটা তারা আজকে পাবলিশ করলো তাহলে এটা নিশ্চিত ধরে রাখুন মার্কেটে আসলে এই কয়েনটা অনেক বড় একটা প্রফিট কিন্তু দিবে তাই মিস করবেন না আজকেই শুরু করে দিন এখন থেকেই শুরু করে দিন এখন থেকে শুরু করলে যে সময় আছে আপনি খুব ভালো পরিমাণ একটা কয়েন এখান থেকে আয় করতে পারবেন আর কিভাবে শুরু করবেন তার জন্য ভিডিও লিঙ্কটা একটু ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে সেখান থেকে আপনি একটা ভিডিও পেয়ে যাবেন সেই ভিডিওতে আপনি একবারে আপ টু বটম বুঝতে পারবেন কিভাবে অ্যাকাউন্ট করতে হবে দেখে দেখে এখনই মাইনিং শুরু করে দিন আজকের ভিডিওটা আপনার জন্য কোনো কাজে আসলো নাকি আসলো না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে অথবা কোনো পরামর্শ থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এছাড়াও টুইটারে আমাকে ফলো করতে পারেন ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে সেখানেও আপনি চাইলে যুক্ত হতে পারেন ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে